স্বর্গের সুখ আমার জীবনে কেন এত কষ্ট প্রেম যদি হয় সাজানো জীবন এ জীবন কেন তবে হলো নষ্ট প্রেম যদি হয় যোচনার আলো কেন এত কষ্ট প্রেম যদি হয় সাজানো জীবন যে জীবন কেন তবে হলো নষ্ট তুমি কেন সুখে যেন আর নরকের আগুন সে আগুন জ্বলছে আমার মুখে প্রেম তো করেছি তুমি আর আমি আমি একা চলছি তুমি কেন সুখে এত কষ্ট প্রেম যদি হয় সাজানো জীবন এ জীবন কেন তবে হলো নষ্ট রাখে তুমি ঠিকই হাসছো আমি কাঁদছি বিরহ স্মৃতি আমায় পিছু ডাকে চোখের জল সীমাহীন কষ্টে জড়িয়ে রাখে তুমি ঠিকই হাসছো আমি কাঁদছি বিরহ স্মৃতি আমায় পিছু ডাকে

আমার স্বর্গের সুখ আমার জীবনে কেন এত কষ্ট প্রেম যদি হয় সাজানো জীবন এ জীবন কেন তবে হলো নষ্ট